আপনাদের সকলকেই in the light of science YouTube চ্যানেলে স্বাগতম আপনারা আশা করি সকলে কুশলে আছেন আজকে এমন একটি ভিডিও আপনাদেরকে উপস্থাপন করব যা দেখে আপনি কুরআনের প্রকৃত সত্য সম্পর্কে এবং সেই সাথে মুসলিমদের কুরআন নিয়ে করা মিথ্যাচার সম্পর্কেও অবগত হতে পারবেন তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তবে কথা কথাই নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে নোটিফিকেশনের বেল আইকনে চেপে আমাদের সাথে যুক্ত থাকুন তাহলে লেটস গো শুরু করা যাক দর্শকবৃন্দ আপনারা জানেন যে বর্তমানে বিজ্ঞানের সাথে তাল রেখে সকল ধর্মের অনুসারীরাই তাদের ধর্মগ্রন্থকে বিজ্ঞানময় প্রমাণ করার জন্য যেন এক অসামান্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এই প্রতিযোগিতায় জয়লাভ করে তাদের ধর্মগ্রন্থকে বিজ্ঞানময় প্রমাণ করাটা আজ একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ বর্তমান যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কৃত তথ্য মানুষকে ধর্মগ্রন্থে উল্লিখিত তথ্য সম্পর্কে নতুন করে বিজ্ঞানের আলোকে ভাবতে ও ব্যাখ্যা করতে বাধ্য করছে তা না হলে সেটা যে কোনো ঈশ্বরীয় গ্রন্থ বা বাণী নয় তা প্রমাণ হবার একটা বিরাট সম্ভাবনা সেই সব অনুসারীদের তিলে তিলে গ্রাস করবে তা সহজেই বুঝতে পারছেন তারা আর তাই ধর্মের ভীত শঙ্কিত এসব অনুসারীরা বিশেষ করে ইসলাম নামক ধর্মের মডার্ন অনুসারীরা বা মডার্ন মুসলিমরা আল কুরআনকে বিজ্ঞানময় প্রমাণ করার ব্যর্থ প্রয়াস লাগাতারভাবে করেই চলেছে খুব ভালো কথা তবে সমস্যা হচ্ছে এই জন্য তাদের বিজ্ঞান বুঝার অপেক্ষা করতে হচ্ছে এবং বিজ্ঞান আবিষ্কারের আগে তারা তা করতেও পারছে না আর বিজ্ঞানের সাথে মিল রাখতে গিয়ে গরমিল হওয়ায় মডার্ন মুসলিমরা তথা ইসলাম ধর্ম প্রচারকেরা হিমশিম খেয়ে মিথ্যা প্রতারণা কপটতা ও ক্রমাগত গোজামিলের আশ্রয় নিতে বাধ্য হচ্ছে আজ তেমনই একটি প্রতারণা ও মিথ্যাচার আপনাদের সামনে ফাঁস করতে চলেছি আর তা হলো মডার্ন মুসলিমদের দাবি মহাগ্রন্থ আল কুরআনে নাকি এগারোটি গ্রহের কথা বলা হয়েছে আর আধুনিক বিজ্ঞানও যেহেতু কিছুদিন আগে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো এক্স ও ভালকান সহ এগারোটি গ্রহ আবিষ্কার করেছে এবং চোদ্দোশো বছর আগে আল কুরআনেই প্রথম এই তত্ত্বটির নাকি উল্লেখ ছিল এই হচ্ছে তাদের দাবি তাই আধুনিক মুসলিমরা কুরআন একটি অলৌকিক ঐশ্বরীয় ও বিজ্ঞানময় মহাগ্রন্থ বা চূড়ান্ত আসমানিক কিতাব ইত্যাদি বলে ভাবে ঢেকুর তোলেন কিন্তু মডার্ন মুসলিমদের এটি যে একটি মিথ্যাচার তথা প্রতারণা তা এখনই এই ভিডিওতে প্রমাণিত হবে দর্শকবৃন্দ আপনাদের বলে রাখি যে এক নম্বর তো দুর্নীতি করেও হওয়া যায় তাই না কিন্তু সেরা হতে গেলে লাগে প্রতিভা তো মুসলিমদের উক্ত প্রতিযোগিতায় দুর্নীতি করে প্রথম হওয়ার যে আকাশ কুসুম কল্পনা আজ নিশ্চিত ব্যর্থ হতে চলেছে তো চলুন দেখেনি মডার্ন মুসলিমরা তাদের তথাকথিত উক্ত বিজ্ঞানময় কোরআনের যে আয়াতটি ব্যবহার করে তারা এগারোটি গ্রহের প্রথম আবিষ্কারক দাবি করেন সেটি হচ্ছে আল কুরআনের সুরা ইউসুফ বারো নম্বর সুরার চার নং আয়াতটি সেখানে নাকি এগারোটি গ্রহের কথা বলা হচ্ছে তাহলে আমরা দেরি না করে একটু চেক করে দেখি কথাটাই কতটুকু সত্য নাম্বার এক এবার আমরা চলে যাচ্ছি কুরআনের প্রখ্যাত অনুবাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমানের অনুবাদটিতে আপনারা চাইলে চারশো ছিচল্লিশ পৃষ্ঠাতে তা দেখে নিতে পারেন তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সুরা ইউসুফ বারো নম্বর সুরা আয়াত সংখ্যা চার বলা হচ্ছে যখন ইউসুফ তার পিতাকে বললেন হে আমার পিতা আমি এগারোটি নক্ষত্র সূর্য এবং চন্দ্রকে দেখেছি দেখেছি ওদেরকে আমার প্রতি সিজদা অবনত অবস্থায় তাহলে প্রিয় দর্শকবৃন্দ এখানে আমরা নবী ইউসুফের স্বপ্নের বর্ণনায় এগারোটি নক্ষত্র সূর্য ও চন্দ্রের উল্লেখ দেখলাম কিন্তু উক্ত আয়াতে কোথাও এগারোটি গ্রহের উল্লেখ নেই অর্থাৎ গ্রহ শব্দটির ব্যবহার নেই আর আপনারা জানেন যে নক্ষত্র ও গ্রহ দুইটি ভিন্ন শব্দ আর এদের অর্থ সম্পূর্ণ আলাদা আপনারা গুগল করলেই জানতে পারবেন যে নক্ষত্র হলো মহাকাশের জাজ্জল্যমান আগুনের বিরাট একটি গোলা বা পিণ্ড যাদের নিজস্ব তেজ রয়েছে আর গ্রহ সাধারণত নক্ষত্রেরই চারপাশে ঘূর্ণায়মান এর ব্যতিক্রমও দেখা যায় আপনারা উইকিপিডিয়াতে সার্চ করেও এর চেয়ে অনেক ভালো তথ্য খুঁজে নিতে পারবেন নক্ষত্র মূলত আলাদা আলাদা কোনো তারকা কে বোঝায় সেটি মূলত আপনারা নক্ষত্র সম্পর্কে বিস্তারিত জানলে বা পড়লেই ভালো মতো বুঝতে পারবেন তো সর্বপ্রাচীন যে গ্রন্থে এই আঠাশটি নক্ষত্রের তালিকা পাওয়া যায় তার নাম হচ্ছে যজুর্বেদ আপনারা তো বলবেন যে কোরআনে এগারোটি নক্ষত্রের কথা বলা হয়েছে কিন্তু আপনারা এটা শুনে থাকবেন যে সর্বপ্রাচীন গ্রন্থ বেদে আঠাশটি নক্ষত্রের কথা বলা হয়েছে যজুর্বেদের চতুর্থ অধ্যায়ের চতুর্থ ধারার দশ নং মন্ত্রে এই তালিকাটি পাওয়া যায় এছাড়া অথর্ববেদ উনিশ অধ্যায় সাত নং মন্ত্রেও এই একই কথা পাওয়া যায় ও লগদের বেদাঙ্গ জ্যোতিষ এর উল্লেখ পাওয়া যায় যেটি খ্রিস্টপূর্ব বারোশো শতাব্দীর রচিত হয় সেই সময়কালটি ভারতীয় উপমহাদেশে প্রাচীন সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত পরবর্তী হরপ্পা যুগকে নির্দেশ করে তবে এই নক্ষত্র বা স্টার্স ইংরেজিতে বলা হয় স্টার্স বা তারা আপনাদেরকে ইংরেজি অনুবাদেও এই নক্ষত্র শব্দটির অর্থ যে তারা বা স্টার্স করা হয়েছে আপনাদের দেখাবো ক্রমে আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন তো চলুন আমরা একটু গ্রহ সম্পর্কে জানবো গ্রহ বলতে কি বোঝায় গ্রহ বলতে মহাবিশ্বের এমন যে কোনো বস্তুকে বোঝানো হয় যার কেবলমাত্র নিজের মহাকর্ষ বলের প্রভাবে গোলাকার আকার রূপ ধারণ করার ক্ষমতারা আছে যা তার নিকটতম নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে যার ভর তাপ নিউক্লিয় বিক্রিয়া শুরু করে সূর্যের মতো শক্তি উৎপাদনের জন্য যথেষ্ট নয় যে তার একদম নিকটে থাকা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে সাধারণত গ্রহরা কোনো না কোনো তারা বা নাক্ষত্রিক ধ্বংসাবশেষকে কেন্দ্র করে আবর্তিত হয় তবে এর ব্যতিক্রম থাকার সম্ভাবনাও অনেকে ব্যক্ত করেছেন গ্রহের ইংরেজি প্রতিশব্দ প্ল্যানেট এর মূল বেশ প্রাচীনকালে প্রথিত যার সাথে জড়িয়ে আছে অনেক ঐতিহাসিক বৈজ্ঞানিক পৌরাণিক ও ধর্মীয় বিষয়াদি তবে এই প্ল্যানেট শব্দটি যে মূলত প্ল্যানেটেস গ্রিক শব্দ প্ল্যানেটেস থেকে এসেছে এটাও আপনারা পেয়ে যাবেন গুগলে তো যাই হোক আধুনিক সংগ্রহ অনুসারে উনিশশো সালের পূর্বে আবিষ্কৃত গ্রহগুলোর মধ্যে কেবল আটটিকে গ্রহের মর্যাদায় বহাল রাখা হয় কিন্তু সেরেস পালাস জুনো ভেস্তা এবং প্লুটোর মতো কিছু বস্তু যাদের কোনো কোনোটিকে আগে অনেক বিজ্ঞানী গ্রহ বলতেন তাদের সবগুলোকেই গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে গ্রিক জ্যোতির্বিদ টলেমি মনে করতেন গ্রহরা পৃথিবীর চারিদিকে কিছু ডিফারেন্ট এবং এপিসাইকেল এর মাধ্যমে আবর্তিত হয় গ্রহরা যে সূর্যকে আবর্তন করছে এই ধারণা আগে বেশ কয়েকবার প্রস্তাবিত হলেও সপ্তদশ শতকে গ্যালিলিও গ্যালিলি এর দূরবীন দিয়ে করা পর্যবেক্ষণের মাধ্যমে তা প্রথমবারের মতো সুস্পষ্টভাবে প্রমাণিত হয় পর্যবেক্ষণকৃত উপাত্ত গভীরভাবে বিশ্লেষণ করে জার্মান জ্যোতির্বিদ জোহানেস কেপলার সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন গ্রহদের কক্ষপথ বৃত্তাকার নয় বরং উপবৃত্তাকার গ্রহদেরকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় বা ভাগ করা হয় বৃহৎ স্বল্প ঘনত্বের গ্যাসীয় দানব এবং পাথুরে ভূসদৃশ্য গ্রহ সৌরজগতের গ্রহের সংখ্যা আটটি সূর্য থেকে বাইরের দিকে গেলে প্রথম চারটি গ্রহ হচ্ছে ভূসদৃশ্য যথা বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল এরপর চারটি গ্যাসীয় দানব বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন দু সালের একটি গবেষণায় বলা হয়েছে আকাশগঙ্গার প্রতিটি তারার চারপাশে গড়ে এক দশমিক ছয়টি করে গ্রহ থাকতে পারে এছাড়া থাকতে পারে আরও অনেক নিঃসঙ্গ গ্রহ যারা কোনো তারাকেই আবর্তন করে না দু সালের জানুয়ারিতে Harvard Smith Smithsonian centre for অ্যাস্ট্রোফিজিক্সের বিজ্ঞানীরা ঘোষণা করেন আকাশগঙ্গায় পৃথিবীর সাথে তুলনীয় আকারের পৃথিবীর ভরের অর্থাৎ পৃথিবীর ভরের শূন্য দশমিক আট থেকে এক দশমিক দুই পাঁচ গুণ অন্তত সতেরোশো কোটি বহির্গ্রহ থাকার সম্ভাবনা রয়েছে যারা তাদের তারাকে পঁচাশি দিন বা তার কম সময়ে একবার আবর্তন করে এবার চলুন আমরা চলে যাই অনুবাদে নাম্বার দুই আলকুর আনুল করিম ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত তো আয়াতটির অর্থ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ করেছেন একই রকমভাবে যে স্মরণ করো ইউসুফ তাহার পিতাকে বলিয়াছিল হে আমার পিতা আমি তো দেখিয়াছি একাদশ নক্ষত্র সূর্য এবং চন্দ্রকে দেখিয়াছ উহাদিগকে আমার প্রতি সিজদা অবনত অবস্থায় তাহলে প্রিয় দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন যে এই অনুবাদেও এগারোটি নক্ষত্রের কথা বলা হয়েছে এখানে কোথাও এগারোটি গ্রহের কথা বলা হচ্ছে না তাহলে প্রিয় দর্শকবৃন্দ বুঝতে পারছেন মুসলিমরা কতটা মিথ্যাচার করতে পারে তাদের কুরআনকে বিজ্ঞানময় করার জন্য এবার চলুন পরের অনুবাদটা দেখে নিই নাম্বার তিন আল কুরআনুল করিম সরল অর্থ অনুবাদ আরবান ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত আমরা এই অনুবাদটি দেখব যে এখানে তারা কি বলেছে পৃষ্ঠা সংখ্যা চারশো একাত্তরে আমরা চলে যাচ্ছি বলা হয়েছে দেখুন যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি দেখেছি এগারোটি নক্ষত্র সূর্য ও চাঁদকে আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সিজদা অবনত অবস্থায় তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানেও ঠিক একই রকমভাবে এগারোটি নক্ষত্র উল্লেখ করা হয়েছে কোথাও বলা হচ্ছে না এগারোটি গ্রহ এবার চলুন পরের অনুবাদ দেখি নাম্বার চার আল কুরআন মাওলানা মোহাম্মদ মুসা অনুবাদিত পৃষ্ঠ সংখ্যা তিনশো পঞ্চাশ আমরা এবার চলে যাচ্ছি মাওলানা মোহাম্মদ মুসা কর্তৃক অনুবাদিত কুরআনে সেখানে আমরা দেখতে পাচ্ছি চার নম্বর আয়াতটিতে তিনি অনুবাদ করেছেন ইউসুফ যখন তার পিতাকে বলেছিলেন হে পিতা নিশ্চয়ই আমি দেখেছি এগারোটি তারকা সূর্য ও চাঁদ এগুলোকে আমার প্রতি সিজদায় পতিত অবস্থায় দেখেছি প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবেই এগারোটি তারকা শব্দটা উল্লেখ করা হয়েছে অনুবাদে তার মানে এগারোটি গ্রহ যে নয় এটি কিন্তু আরও স্পষ্ট প্রমাণ হয়ে গেল এবার চলুন পরের অনুবাদ দেখিয়ে দিই নাম্বার পাঁচ কুরআনের সহজ সরল অনুবাদ আরবি সহ হাফেজ মুনির উদ্দিন আহমেদ কর্তৃক অনুবাদিত চলুন আমরা হাফেজ মুনির উদ্দিন আহমেদ অনুবাদিত অনুবাদটি দেখে নিই এখানেও তিনি অনুবাদ করেছেন ব্র্যাকেটে লিখেছেন এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি অত স্বপ্নে দেখেছি এগারোটি তারা চাঁদ ও সুরুজ আমি এদের আমার প্রতি সাজদা অবনত অবস্থায় দেখেছি তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন কোনো কথা নেই এখানেও একই রকম কথা এগারোটি তারা কথা বলা হয়েছে আপনারা জানেন তারা নক্ষত্র একই জিনিস তো এই তারা যে গ্রহ নয় তা আরও সুস্পষ্ট হলো এবার চলুন আমরা পরের অনুবাদ দেখব নাম্বার ছয় তাপসিরে ফুল কুরআন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত পঞ্চম খণ্ড চলুন আমরা এবার এই পঞ্চম খণ্ডে যাব মারিফুল কুরআনের এখানে বলছে মারিফুল কুরআনে যে অর্থাৎ ইউসুফ আলাই সালাম তার পিতাকে বললেন পিতা আমি স্বপ্নে এগারোটি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্রকে দেখেছি আরও দেখেছি যে তারা আমাকে সিজদা করছে তো প্রিয় দর্শকবৃন্দ কি দেখলেন এখানে কি এগারোটি গ্রহের কথা বলা হয়েছে না এ পর্যন্ত যতগুলি অনুবাদ আপনাদের দেখিয়েছি এবং সেই সাথে তাপসির গ্রন্থ দেখাচ্ছি কিংবা ইংরেজি অনুবাদ দেখাবো কোনোটাতে আপনারা গ্রহ শব্দটি পাবেন না সব ক্ষেত্রেই নক্ষত্র তারকা এইগুলোই ব্যবহার করেছে আর আপনারা নিশ্চয়ই জানেন নক্ষত্র আর গ্রহ দুটো ভিন্ন বস্তু তো দেখুন এখানে পরে বলছে এটা ছিল হজরত ইউসুফ আলাইসাল্লামের স্বপ্ন এর ব্যাখ্যা প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এগারোটি নক্ষত্রের অর্থ হচ্ছে ইউসুফ আলাইসাল্লামের এগারো ভাই সূর্য ও চন্দ্রের অর্থ হচ্ছে পিতা ও মাতা তাহলে প্রিয় দর্শকবৃন্দ দেখতে পেলেন এখানে কত সুন্দর স্পষ্টভাবেই হজরত ইউসুফ আলাহ সালামের যে এগারো ভাই মূলত এগারোটি নক্ষত্রকে বা নক্ষত্রের দ্বারা সেটাই ইঙ্গিত করা হয়েছে এবং সূর্য ও চন্দ্রকে পিতা মাতার রূপক হিসেবে বলা হয়েছে তা এক উক্ত অনুবাদটিতে আপনারা দেখতে পেলেন বা উক্ত গ্রন্থে দেখতে পেলেন চলুন এবার পরের রেফারেন্সটি দেখি নাম্বার সাত আমরা এবার ইংরেজি অনুবাদে এসেছি ইংরেজি অনুবাদগুলো দেখব প্রথমেই দি কুরআনস শাহি ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন আমরা এবার পৃষ্ঠায় একশো তিরানব্বই যাবো দেখি সহি ইন্টারন্যাশনাল তার ইংরেজি অনুবাদে কি বলেছে এখানেও বলা হচ্ছে অফ দিস স্টোরিজ মেনশন অর্থাৎ এই গল্পগুলোর তাৎপর্য when Joseph said to his father অর্থাৎ যখন জোসেফ বা ইউসুফ তার পিতাকে বলল O my father indeed I have seen অর্থাৎ আমি দেখেছি ইন এ ড্রিম স্বপ্নে eleven stars and the sun and the moon I saw them prostrating to me অর্থাৎ এখানে স্পষ্টভাবেই বলছে ও আমার বাবা আমি স্বপ্নে ইলেভেন স্টার্স বা এগারোটি নক্ষত্র দেখেছি and the sun and the moon অর্থাৎ সূর্য এবং চন্দ্রকে দেখেছি আই স দেম আমি তাদের দেখেছিলাম প্রোস্ট্রেটিং টু মি আমাকে সেজদা অবনত অবস্থায় তাহলে প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি অনুবাদেও ইলেভেন স্টার্স অর্থাৎ এগারোটি তারা স্টার্স মানে যে তারা প্ল্যানেট মানে যে গ্রহ আপনারা তা সকলেই হয়তো বা জানবেন যারা ভিডিওটি দেখছেন তো এখানে স্পষ্টভাবে গ্রহ নয় বরং তারার কথা বলা হয়েছে তাহলে মুসলিমরা যে কিভাবে মিথ্যাচার করে কোরআন নিয়ে বিজ্ঞানময় করার জন্য তা আপনারা এখন নিশ্চয় বুঝতে পারছেন চলুন এবার আরও কিছু অনুবাদ দেখি নাম্বার আট আমরা এবার চলে যাচ্ছি কুরআন ই কারিম জাস্টিস মুফতি তাকি উসমানি তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি বলছেন ইট হ্যাপেন্ড এটা ঘটেছিল হোয়েন ইউসুফ সেই টু হিজ ফাদার যখন ইউসুফ তার পিতাকে বলল মাই ফাদার আমার পিতা আই স আমি দেখেছিলাম ইন ড্রিম স্বপ্নে eleven stars and the sun and the moon অর্থাৎ আমি এগারোটি স্টার্স মানে নক্ষত্র দেখেছিলাম সূর্য এবং চন্দ্রকে দেখেছিলাম আই স দেম আমি তাদেরকে দেখেছিলাম all fallen prostrate before me অর্থাৎ আমার সম্মুখে দেওয়া অবনত অবস্থায় তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একই রকমভাবে এই ট্রান্সলেশনে ইলেভেন স্টার্স এগারোটি তারা তারার কথা বলা হয়েছে এখানে কোথাও ইলেভেন প্ল্যানেটস বলা হয়নি তবু আধুনিক মুসলিমরা বিজ্ঞানময় কোরআন প্রতিষ্ঠিত করার জন্য মিথ্যাচার হয়তো করতেই থাকবে এই ভিডিওটির পরও নাম্বার নয় এবার আমরা চলে যাচ্ছি Noble Quran doctor Muhammad Taqi Uddin al Hilali এবং ডক্টর মুহাম্মদ মোহসিন খান কর্তৃক ট্রান্সলেশনকৃত অনুবাদটিতে এই অনুবাদে আমরা যদি আসি তাহলে আমরা দেখতে পাই এখানেও একই রকমভাবে অনুবাদ করা হয়েছে বলা হচ্ছে রিমেম্বার স্মরণ করুন হয়েন ইউসুফ যখন ইউস নবী ইউসুফ বা Joseph said to his father তার পিতাকে বলল ও মাই ফাদার ও আমার পিতা verily I saw in a dream আমি স্বপ্নে দেখেছিলাম ইলেভেন স্টার্স এগারোটি নক্ষত্র বা তারা and the sun and the moon এবং সূর্য ও চন্দ্র আই সও দে আমি তাদেরকে দেখেছিলাম প্রস্ট্রেটিং দেমসেলভস টু মি আমাকে সিজদান অবনত অবস্থায় তো প্রিয় দর্শকবৃন্দ কি দেখতে পাচ্ছেন এখানেও ইলেভেন স্টার্স বা এগারোটি তারার কথা বলা হয়েছে এখানে কি কোথাও গ্রহের কথা বলা হয়েছে না তাহলে মুসলিমরা কেন দাবি করে যে পবিত্র কুরআন চোদ্দশো বছর আগেই এগারোটি গ্রহের কথা বলেছে যা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে এটা হচ্ছে তাদের মিথ্যাচার বা প্রতারণা চলুন পরের অনুবাদটি দেখি নাম্বার দশ the Holy Quran Yusuf Ali translation nineteen hundred and ninety one page number six hundred and twenty three to six hundred and twenty four চলুন আমরা এবার ইউসুফ আলী কর্তৃক অনুবাদিত দি হলি কোরআন এর ট্রান্সলেশনটা দেখব যে তিনি ওখানে কি বলছেন আমরা বিখ্যাত সব অনুবাদকদের অনুবাদগুলো দেখছি আমরা কোথাও কিন্তু গ্রহের কথা পাচ্ছি না প্রত্যেকটা অনুবাদে বলছে নক্ষত্র স্টার্স বা তারার কথা চলুন আমরা এবার ইউসুফ আলীর অনুবাদটা দেখব ইউসুফ আলী কী বলছেন Behold, Joseph said to his father, O my father, O আমার পিতা I see see eleven stars আমি এগারোটি ইলেভেন stars মানে এগারোটি তারকা দেখেছিলাম and the sun and the moon এবং সূর্য ও চন্দ্রকে দেখেছিলাম I saw them prostrate themselves to me অর্থাৎ আমি দেখেছিলাম তাদেরকে সে আমাকে শেষ দেওয়া অবনত অবস্থায় তাহলে একই রকমভাবে ইউসুফ আলী অনুবাদেও বলেছেন যে অনুবাদক যে ইলেভেন স্টার্স অর্থাৎ কিনা এগারোটি তারকার কথা কোথাও এগারোটি গ্রহের কথা বলছেন না নাম্বার এগারো তর্জমায়ে কুরআন মাওলানা সায়েদ আবুল আলা মৌলদুদি রহমতুল্লাহি কর্তৃক অনুবাদিত আমরা তর্জমায় কুরআনে চলে যাচ্ছি পৃষ্ঠা নম্বর তিনশো বাহান্ন এখানে বলছে এটা সেই সময়ের কথা যখন ইউসুফ তার বাপকে বলল আব্বাজান আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারকা এবং সূর্য ও চাঁদ আমাকে সিজদা করছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন এখানে ইউসুফ তার পিতাকে যে এগারোটি তারার কথা বলেছে এগারোটি গ্রহের কথা নয় তা আরও সুস্পষ্ট হলো এই তর্জমায়ে কুরআন মাজিদ থেকে তো প্রিয় দর্শক তাহলে ইসলামিক পণ্ডিতগণ যেখানে একমত এগারোটি গ্রহের কথা নয় বরং এগারোটি নক্ষত্রের কথা বলা হয়েছে সেখানে বিজ্ঞানময় করার লক্ষ্যে যে মুসলিমদের মডার্ন মুসলিমদের যে মিথ্যাচার তা আসলে কখনোই গ্রহণযোগ্য নয় এবং তা যে পবিত্র কোরআন বিরোধী বক্তব্য সত্যের সাথে মিথ্যার মিশ্রণ তা আপনারা সহজে বুঝতে পারছেন তো প্রিয় দর্শক এবার আপনাদেরকে একটু নিচে এই বক্তব্যের একটু টিকা দেখাচ্ছি দেখুন আপনারা একটু লক্ষ্য করুন এই টিকাতে কি বলা হচ্ছে হজরত ইউসুফ আলাইসালাম সালাম এর ভাই দশজন হ্যাঁ তাই বলছে হজরত ইউসুফ আলাহ সালামের দশ ভাই ভিন্ন মায়ের গর্ভজাত ছিল এবং এক ভাই যে তার থেকে ছোট ছিল তার আপন মায়ের গর্ভজাত ছিল অর্থাৎ এই জায়গাতে স্পষ্টভাবে বলছে তারা এগারো ভাই এবং ইউসুফ সহ বারো জন তো মূলত এই যে এগারো জন তারকে সেজদা এগারোটি নক্ষত্র তাকে যে সিজদা করছে মূলত এটি তাৎপর্য ছিল এগারো ভাই তার প্রতি অনুগত থাকার কথাটাই মূলত এখানে তুলে ধরা হচ্ছে তাই এখানে বলছে যে হজরত ইয়াকুব আলাইসাল্লাম জানতেন অর্থাৎ তার পিতা মানে ইউসুফ আলাইসাল্লামের পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লাম জানতেন যে সৎ ভাইরা হজরত ইউসুফকে হিংসা করত এবং চরিত্রের দিক থেকেও তারা এরূপ সৎ ছিল না যে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য তারা কোনো অনুচিত কাজ করতে সংকোচ করবে এজন্য তিনি তার নেক পুত্রকে সতর্ক করে দিয়েছিলেন যে মানে ইয়াকুব আলাইসাল্লাম তার পুত্র হজরত ইউসুফকে ইউসুফ আলাইসাল্লামকে মানে সতর্ক করে দিয়েছিলেন যে তাদের থেকে সাবধান থেকো স্বপ্নের সুস্পষ্ট মর্ম ছিল সূর্যের অর্থ হচ্ছে এই হজরত ইয়াকুব আলাইসাল্লাম মানে হজরত ইউসুফ আলাইসাল্লামের পিতা আর চাঁদের অর্থ হচ্ছে মানে তার স্ত্রী মানে হজরত ইয়াকুব আলাইসাল্লামের স্ত্রী বা হজরত ইউসুফ আলাইসাল্লামের মাতা হ্যাঁ হজরত ইউসুফের সৎমা এবং এগারোটি তারার মানে খালা আর কি এবং এগারোটি তারার অর্থ হচ্ছে ইউসুফ আলহ সালামের এগারো ভাই নাম্বার বারো এবার আমরা চলে যাচ্ছি আল বিদা ওয়ান নেহায়া গ্রন্থে প্রথম খণ্ড তো এই গ্রন্থের লেখক হচ্ছেন আবুল ফিদা হাবি হাফিজ ইবিন কাসির ইবিন কাসিরের কথা আপনারা সকলেই জানেন যে ইবিন কাসির একজন বিখ্যাত তাফসিরকার তো তিনি ইবনে কাসির আর দামেস্কি রহমতুল্লাহি হজরত ইউসুফ আলহাম সালামের ঘটনা সম্পর্কে কি বলছেন আমরা একটু তার দেওয়া বা তার লেখা আলবিদা ওয়া নেহা গ্রন্থ থেকে পরিষ্কার হব তো এখানে তিনি লিখেছেন হজরত ইউসুফ আলাই সালামের ঘটনা স্মরণ করো ইউসুফ তার পিতাকে বলেছিল হে আমার পিতা আমি এগারোটি নক্ষত্র সূর্য ও চন্দ্রকে দেখেছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উনিও কিন্তু এগারোটি নক্ষত্রের কথাই উল্লেখ করেছেন এখানে কিন্তু তিনি এগারোটি নক্ষত্র ছাড়া যে এগারোটি গ্রহ এই ধরনের কথা কিন্তু ব্যবহারই করেননি আমি এগারোটি নক্ষত্র ও সূর্যচন্দ্রকে দেখেছি দেখেছি তাদেরকে আমার প্রতি সিজদা অবনত অবস্থায় সে বলল আমার পুত্র তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমার ভাইদের নিকট বর্ণনা করো না করলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু এভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন এবং তোমার প্রতি ইয়াকুবের পরিবার পরিজনের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করবেন যেভাবে তিনি এর পূর্বে পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের প্রতি তোমার প্রতিপালক সর্বজ্ঞ প্রজ্ঞাময় বারো নম্বর সুরার চার থেকে ছয় নম্বর আয়াতের তাৎপর্য তো প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ এই আয়াতের তাৎ তাৎপর্যে আলবিদা ওয়া নেহানা গ্রন্থের লেখক যে একজন বিখ্যাত ইসলামিক পণ্ডিত ইবনে কাসির তিনি কিন্তু স্পষ্টভাবে এই তাৎপর্যে এগারোটি গ্রহ যে মূলত এগারোটি দুঃখিত এগারোটি নক্ষত্র যে মূলত এগারোটি ভাইকে বোঝানো হয়েছে ইউসুফ আলাইসাল্লামের তা ব্যাখ্যা করেছেন এবং অনেক পণ্ডিতই এর সমর্থনও করেছেন তো এই এমনকি পবিত্র কোরআনেও এই সম্পর্কিত একটি আয়াতও আছে আমরা আপনাদেরকে পরেই দেখাচ্ছি একটু পরেই দেখাচ্ছি তো এবার আমরা চলে যাচ্ছি তাপসিরে জালালাইন নাম তেরো এবার আমরা চলে যাচ্ছি তাপসিরে জালা লাইন তাপসিরে জালা লাইন তৃতীয় খণ্ড আমরা এবার চলে যাচ্ছি ব্যাখ্যাসহ দুইশো বারো থেকে তেরো পৃষ্ঠায় তো প্রিয় দর্শকবৃন্দ আমরা তাপসিরে জালা লাইনে চলে আসলাম এখানে দেখব যে এখানে তাপসির জালা লাইনে কি বলা হচ্ছে তো তাপসিরে জালা লাইন সুরা ইউসুফ মক্কা অবতীর্ণ সুরা তো আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে নাম্বার চার স্মরণ করো যখন হজরত ইউসুফ আলাহিসাল্লাম সাল্লাম তার পিতা হজরত ইয়াকুব আলাহিসাল্লামকে বলেছিলেন হে আমার পিতা আমি স্বপ্নে একাদশ নক্ষত্র সূর্য ও চন্দ্র দেখেছি দেখেছি তাদেরকে আমার প্রতি সিজদা অবনত অবস্থায় তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারছেন যে আমরা তাপসিরের লাইনেও দেখতে পেলাম যে মূলত এই এগারোটি নক্ষত্র আর কিছুই না মূলত এগারো জন ভাইকেই বোঝানো হয়েছে নাম্বার চোদ্দ এবার আমরা চলে যাচ্ছি তাপসিরে মাঝারি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ কর্তৃক প্রকাশিত ষষ্ঠ খণ্ড আমরা এবার দেখব কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ রহমতুল্লাহি তিনি তার গ্রন্থ তাপসিরে মাঝারিতে কি বলছেন আমরা তাপসিরে মাঝারিতে চলে আসলাম দেখুন এখানে ব্যাখ্যা করা হচ্ছে চার পাঁচ ছয় নম্বর আয়াতের সুরা ইউসুফের তো দেখুন এখানে বলছে স্মরণ করো ইউসুফ তাহার পিতাকে বলিয়াছিল হে আমার পিতা আমি একাদশ নক্ষত্র সূর্য এবং চন্দ্রকে দেখিয়াছি দেখিয়াছি উহাদিগকে আমার প্রতি সিজদা অবনত অবস্থায় প্রিয় দর্শকবৃন্দ কি বুঝলেন স্পষ্টভাবে কিন্তু এগারোটা নক্ষত্র বা তারকার কথাই বলা হচ্ছে এখানে কোথাও এগারোটা গ্রহের কথা বলা হচ্ছে না যেটা আধুনিক বিজ্ঞান বলছেন এক্স ভালকান প্লুটো ইত্যাদি যে গ্রহ আছে এগুলোর কথা বলছে না এখানে এগারোটা নক্ষত্রের কথাই বলছে তাহলে আমরা বুঝতে পারছি যে এটি মূলত মুসলিমদের একটি মিথ্যাচার এবং পরেই বলছে সে বলিল হে আমার পুত্র তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমার ভ্রাতাদিগের নিকট বর্ণনা করিও না কইলে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিবে শয়তান্ত মানুষের প্রকাশ্য শত্রু তো এইভাবে তোমার প্রতিপালক তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন এবং তোমার প্রতি ইয়াকুবের পরিবারের পরিবার পরিজনের প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করবেন যেভাবে তিনি ইহা পূর্বে পূর্ণ করিয়াছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসাকের প্রতি তোমার প্রতিপালক সর্বজ্ঞ প্রজ্ঞাময় ইতোপূর্বে উল্লেখিত আউসানুল কাসাস উত্তম কাহিনী কথাটিকে যদি মাফ মাফউলে বিহি কর্মপথ ধরা হয় তবে এখানকার ইজ কলা ইউসুফ ইউসুফ বলল কথাটি হবে বদলে ইস্তেমাল সামগ্রিক রূপে প্রতিস্থাপন নতুবা এর পূর্বে উচকুর স্মরণ করা কথাটি অনুক্ত রয়েছে বলে ধরে নিতে হবে বঙ্গানুবাদে অবশ্য এরকমই করা হয়েছে এভাবে আয়াতের মর্মার্থ দাঁড়িয়েছে হে আমার রসুল স্মরণ করুন সেই সময়ের কথা যখন নবী ইউসুফ তার পিতা নবী ইয়াকুবকে বললেন হে আমার পিতা অদ্ভুত একটি স্বপ্ন দেখেছি আমি দেখেছি সূর্য চন্দ্র ও এগারোটি নক্ষত্র আমাকে সেজদা করছে ইউসুফ শব্দটি হিব্রু তাই শব্দটি গায়ের মুনাসার আরে অপরিবর্তনশীল হজরত ইউসুফের পিতা ছিলেন হজরত ইয়াকুব তার পিতা হজরত ইসাক তো আমরা চলে যাচ্ছি সরাসরি স্বপ্নের তাৎপর্যে দেখি এখানে কি বলছেন লেখক এখানে র আইতু কথাটির অর্থ স্বপ্নে দেখেছি শব্দটি পরিগঠিত হয়েছে রুয়ত ধাতুমূল থেকে এর অর্থ স্বপ্ন সাদ ইবনে মানসুর তার সুনানে বাজ্জার ও আবু ইয়ালি তাদের মসনদে ইবনে জারির ইবনে মুঞ্জির ইবনে আবি হাতেম ও ইবনে মারদুরি দুবিয়া ও আবু শায়েক তাদের আপন আপন তাপসিরে উকাইলি ও ইবনে হাব্বান জুয়াফাতে হাকেম তার মুস্তাদাকে এবং আবু নাইম ও বাইহাকি দান দালায়েলুন নবুয়তে হজরত জাবের থেকে একটি বর্ণনা উপস্থাপন করেছেন মুসলিমের শর্তানুসারে বর্ণনাটিকে বিশুদ্ধ হিসেবে চিহ্নিত করেছেন হাকেম বর্ণনাটি এই এক ইহুদি বাইহাকির মতে তার নাম বুস্তান একবার মহান সান্নিধ্যে উপস্থিত হয়ে বললেন মোহাম্মদ নবী ইউসুফকে ইউসুফ স্বপ্নে যে নক্ষত্রগুলোকে দেখেছিলেন সেগুলোর নাম বলুন রসুল সাল্লু আলহিসাল্লাম নিশ্চুপ নিশ্চুপ ছিলেন রইলেন ইত্যবসরে হজরত জিব্রাইল আলাইসাল্লাম আবির্ভূত হয়ে রসুল সাল্লু সাল্লামকে নক্ষত্রগুলোর নাম জানিয়ে দিলেন তিনি সাল্লাহু আলাইসাল্লামকে বললেন যদি আমি নক্ষত্রগুলোর নাম বলতে পারি তবে তুমি কি তা মানবে সে বলল হ্যাঁ তিনি সাল্লাহু আলহিসাল্লামকে বললেন এই এগারোটি নক্ষত্রের নাম নাম এক নম্বর সান নাম্বার দুই তারিক নাম্বার তিন জুবার নাম্বার চার কাবিস নাম্বার পাঁচ আমুদান নাম্বার ছয় আল ফালিক নাম্বার সাত আল মিসবা নাম্বার আট জরুহ নাম্বার নয় আল ফারক নাম্বার দশ ওসাব নাম্বার এগারো জুল কাফাতাইন নাম্বার এগারো জুল কাফাতাইন তো ইহু এবার বলছে ইহুদি বলল আল্লাহর কসম আপনি ঠিকই বলেছেন সেজদা করা বিবেক সম্পন্ন প্রাণীর বৈশিষ্ট্য কিন্তু এখানে নক্ষত্রের মতো বিবেক বর্জিত সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বিবেক সম্পন্নদের সর্বনাম হোম এতে করা করে বোঝায় যায় এতে করে বোঝা যায় যে ওই এগারোটি নক্ষত্র ছিল হজরত ইউসুফের এগারো জন ভ্রাতার প্রতীক পিতার প্রতীক সূর্য আর মাতার প্রতীক চন্দ্র তাহলে প্রিয় দর্শকবৃন্দ আশা করি এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন যে এইখানে সব তাপসিরকার সব ইসলামিক পণ্ডিত মূলত এটাই বলছেন যে ওই এগারোটি নক্ষত্র মূলত আর কিছুই নয় এটা মূলত এগারোটা ভাইয়ের প্রতীক আর সূর্য ও চন্দ্র মূলত তার পিতা ও মাতার প্রতীক তো এভাবেই মূলত এই তাপসিরের ব্যাখ্যা করা হয়েছে আপনারা হয়তো এখন অনেকে বিশ্বাস করতে পারছেন না যে এগুলো যার যার নির্দিষ্ট ব্যাখ্যা কিন্তু আমি যদি আপনাদেরকে পবিত্র কুরআন থেকেই এটি দেখিয়ে দিতে পারি তবে তো আর আপনারা এই কথা বলবেন না যে এটা যার যার ব্যাখ্যা চলুন এবার আমরা পবিত্র কুরআন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি নাম্বার পনেরো যদি আপনারা পবিত্র কুরআনে যান সুরা ইউসুফ বারো নম্বর সুরের একশো নং আয়াত চলে যাচ্ছি আমরা একশো নং আয়াতে প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন একশো নম্বর আয়াতে এখানে স্পষ্টভাবে বলছে সব আয়াতেই পাবেন সব নম্বর সব অনুবাদেই পাবেন একশো নম্বর সুরা ইউসুফের বারো নম্বর সুরা একশো নম্বর আয়াতে বলছে আর ইউসুফ তার পিতামাতাকে উচ্চাসনে বসালেন এবং তারা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়ল তিনি বললেন হে আমার পিতা এটাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা আমার প্রতিপালক ওটা সত্যে পরিণত করেছেন এবং তিনি আমাকে কারাগার হতে মুক্ত করে এবং শয়তান আমার ও আমার ভ্রাতাদের সম্পর্ক নষ্ট করার পরও আপনাদেরকে মরু অঞ্চল হতে এখানে এনে দিয়ে আমার প্রতি অনুগ্রহ করেছেন আমার প্রতিপালক যা ইচ্ছা তা নিপুণতার সাথে করে থাকেন তিনি তো সর্বজ্ঞ প্রজ্ঞাময় প্রিয় দর্শকবৃন্দ কি বুঝলেন এবার আল্লাহ নিজেই এখানে বলে দিচ্ছেন একশো নম্বর আয়াতে যে এই যে স্বপ্নটা দেখেছিল নবী ইউসুফ এটা আসলে তার স্বপ্নটা প্রকৃত ব্যাখ্যাটা হচ্ছে কি প্রকৃত ব্যাখ্যাটা ছিল যে ওই যে ব্যাখ্যাটা তখন করা হলো যে মানে একশো জন ভাই মূলত ওই দুঃখিত এগারো জন ভাই যে ছিল মূলত ওই এগারোটা নক্ষত্র এবং ওই পিতা মাতা যে ছিল সূর্য চন্দ্রের মানে প্রতীক ছিল এই এই এই কথাটাই এই এই আয়াতে বলছে ইউসুফ তার পিতামাতাকে উচ্চাসনে বসালো এবং তারা সবাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়লো তিনি বললেন হে আমার পিতা এটাই আমার পূর্বেকার স্বপ্নের ব্যাখ্যা এই যে পূর্বেকার যে স্বপ্নটা বলেছিল যেটা আমরা সুরা বারো নম্বর সুরার চার নম্বর আয়াতে পড়লাম সেই ব্যাখ্যাটাই হচ্ছে এই যে এতক্ষণ যেটা শুনলাম সেটা সুতরাং এই যে মুসলিমরা এই বিষয় নিয়ে যে এগারোটি গ্রহের আবিষ্কারের দাবি করে থাকেন এটা যে একটা মিথ্যাচার এটা সুস্পষ্ট প্রমাণ করে দিলাম এই ভিডিওতে এরপরেও যদি লজ্জা না থাকে তাহলে আমার আর করার কিচ্ছু নেই নাম্বার ষোলো আপনারা চাইলে তা গুগল করেও দেখে নিতে পারেন গুগল করে দেখে নিতে চাইলে আপনারা লিখুন আরবি এগারো নক্ষত্র এরপর সার্চ দিন তাহলে আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য একটি লিঙ্ক আপনাদের শেয়ার করছি আপনারা ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি পেয়ে যাবেন এই লিঙ্কটিতে ঢুকলে দেখবেন এর ভিতরে গিয়ে সেখানে বলা সেখানেও একই কথা বলছে যে সুরাই ইউসুফের মোট নয়টি আয়াতের ব্যাখ্যায় বিদ্যানগণের মধ্যে মতভেদ রয়েছে আর জাতগুলি হলো যথাক্রমে চার ছয় আট পনেরো চব্বিশ ছাব্বিশ আঠাশ বিয়াল্লিশ ও বাহান্ন আমরা এখানে সেগুলি সংক্ষেপে তুলে ধরবো এবং গৃহীত ব্যাখ্যাটি পেশ করব আয়াত সংখ্যা চার এগারোটি নক্ষত্রের কথা বলা হচ্ছে দেখুন বলছে এগারোটি নক্ষত্র এখানে কিন্তু কোথাও এগারোটি গ্রহ বলছে না বলছে এগারোটি নক্ষত্র জনৈক ইহুদি প্রশ্নের উত্তরে রাসুলের বরাদ দিয়ে উক্ত এগারোটি নক্ষত্রের নামসহ সই হাদিস বর্ণনা করা হয়েছে যাদেরকে ইউসুফ আকাশে তাকে সিজদা করতে দেখেন অথচ হাদিসটি ভিত্তিহীন এখানে বলেও দিচ্ছে যে হাদিসটা মূলত মূলত ভিত্তিহীন মানে সহি হাদিস নয় ভিত্তিহীন হাদিস এখানে গৃহীত ব্যাখ্যা হলো ইউসুফের বাকি এগারো ভাই হলেন এগারোটি নক্ষত্র এবং তার পিতা মাতা হলেন সূর্য ও চন্দ্র যারা একত্রে ইউসুফকে সম্মানের সিজদা করেন যা বর্ণিত হয়েছে সুরে ইউসুফের একশো নম্বর আয়াতে এইবার বুঝলেন আসল কথাটি কি যে ওই এগারোটি নক্ষত্র যে আসলে কোনো নির্দিষ্ট বস্তুপিণ্ড নয় বা নক্ষত্র নয় তারকা প্রকৃতপক্ষে নয় হ্যাঁ মূলত এগারোটি তো গ্রহ নয়ই এগারোটি নক্ষত্র জ্বলন্ত সূর্যের মতো এগারোটি জ্বলন্ত সূর্য এরকম তো নয় মূলত এগারো ভাইকেই বোঝানো হয়েছে এটি সকল পণ্ডিতরাই একমত এবং সুরা বারো নম্বর সুরে একশো নম্বর আয়তেও তা প্রকাশ করা হচ্ছে আল্লাহ বর্ণনা করছেন সুতরাং দর্শকবৃন্দ এতক্ষণ যে রেফারেন্সগুলো বা ইসলামিক দলিলগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরা হলো তার সাপেক্ষে এটাই প্রমাণিত হলো যে আধুনিক মুসলিমদের বিজ্ঞান নিয়ে করা চোদ্দোশো বছর পূর্বে কুরআনের এগারোটি গ্রহ আবিষ্কারের যে দাবিটি তা সম্পূর্ণ মিথ্যাচার ও প্রতারণা ছাড়া আর কিছুই না আর বলারই অপেক্ষা রাখে না যে এটা হচ্ছে তাদের একটা ভণ্ডামো এভাবেই বিজ্ঞানের সাথে তাল মেলানোর প্রতিযোগিতায় টিকতে না পেরে বহুদিন ধরেই আধুনিক মুসলিমরা দুর্নীতির আশ্রয় নিয়ে তেনা পেঁচানো ব্যাখ্যা দাঁড় করানোর অপচেষ্টা করে আসছে বহুদিন ধরেই কিন্তু মজার বিষয় হচ্ছে সেই দিন আর নেই কারণ সত্য সমাগত আর সবশেষে সত্যই জয়ী হয় যা আমরা মহাভারতেও দেখেছি তাহলে প্রিয় দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই পরিশেষে সকলের উপর শান্তিবর্ষণ কামনা করে এই বলে বিদায় নিচ্ছি যেটা উল্লেখ আছে মুন্ডক উপনিষদের তৃতীয় মুন্ডক প্রথম খণ্ড মন্ত্র নম্বর ছয়ে বলা হয়েছে সত্যমেব জয়তে না নিতং অর্থাৎ অবশেষে জয় সত্যেরই হয় মিথ্যার নয় ওম শান্তি ওম শান্তি ॐ शान्तिः